হ্যালো ভাই সবাই কেমন আছো আশা ভালো একটা নতুন গেম প্লে অ্যান্ড আজকের ভিডিওটা দেখতে পাচ্ছি আমি যেমন মানে থার্ড টাইটেল এবং যে ষোলো স্কট মন্টে মানে আমি এখানে যেখানে মানে একখানে দুটা অথবা তিনটার অধিক এনিমি মারবো মানে বেশি এনিমি মারবো জাস্ট সেটুকুই কেউ শুধু শুধু মনে করবো ষোলো বাজার স্কট গেম মানে ষোলো বাজার স্কট পুরো ম্যাচটা দিয়েছি তো সেটা কেউ মনে করো না এখানে মানে ষোলো বাজার স্কট ম্যাচটা হবে তো ষোলো স্কট ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি কেবল নামছি মানে এখানে তো ফ্যালকনে আসা হয়নি সেজন্য খুব লেট নামছি করে ভাই আমাদের সেও লেট ম্যান আছে অনেক যেগুলো এখন আকাশে ভাসছে তো কোনো ব্যাপার না চলো আজকে এই বাড়িটা তো তো মানে এতক্ষণে ম্যান চলে আসতে তো আগে লুটটা কিছু পাইনি নাকি দেখি আরে বাপরে এ ভাই <laughs> মানে কোনো গান পাওয়ার আগে নেমে সামনে একটা গান দেখা যাচ্ছে কিন্তু কি করব কপালটা খারাপ কপাল খারাপ হলে আর কী করার তো আমাদের ম্যান দেখতে পাচ্ছি অলরেডি চলে আসে তো আর আমি এই সাইডে আগে লুটটা করে নেবো মানে দেখছো <laughs> ভাই ও এখনো ভালো করে লুটি করে আগে ফাইটে চলে গেছে তো আমি এখানে টু শুটার অ্যান্ড প্যালোজোমা পেয়ে গেছি তো একটা মেডিকেটও পেয়ে গেছি আগে মেডিকেটটা ফটোফট করে মেরে দিয়ে অ্যান্ড এই সাইডে মানে প্রচুর নেমে নামছে তো আমি ফার্স্ট লুট করবো কারণ আমি অনেক জোরে জোরে দৌড়াই তো সেজন্য আমি ফার্স্ট লুট করে ফেলবো তো এই সাইডে ভাঙা বাড়ি এই সাইডে দেখছো ফাইট চলছে তো এই সাইডে এখনো ইনিমে আছে যত সম্ভব স্কোয়াড কি তার অধিক আছে কারণ এক স্কোয়াডটা নিজেদের ভিতরে ফাইট করবে না তো আমাদের ম্যানগুলো আগে দৌড়াচ্ছে ভাই এগুলো কারা আসবে কোনো ব্যাপার না এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা নক করে দিয়েছে অ্যান্ড আরও আছে এখানে প্রথম বের দেবো সামনে যে আরেকটা বের হয়েছে এটারও হেডশট অ্যান্ড এটাও নক তো অলরেডি এক স্কোরে দুটো নক করে দিয়েছে আর কেউ আসো ভাই এখনও তো থাকো কারণ নক হয়েছে থাকতে তো হবেই আর কি আমি ভাবছি আমাদের ম্যান নাকি তো চল একটা রিপ্ল্যান ধরে পালাই আমাদের ম্যান সাইড দিচ্ছে ও একটা হেডশটে নক তো এদের আর কেউ নেই যত সম্ভব কারণ এখানে খুব তিনজনাই ছিল তিনজনের জন্য তো আরেকটা বেশি থাক ওটা কিন্তু সে নেই তো বেঁচে গেল এবারকার মতো এখানে দেখতে পাচ্ছ এই সাইডটা আমি চলে আসছি তো এই সাইডে যেমন হ্যাঁ ড্রোনে দেখা যাচ্ছে আছে ভাই কয়টা আছে এখানে কিছু বোঝা যাচ্ছে না তো মানে এখানে সামনে বেঁধে গেছে একটা একটা অলরেডি মানে এক্সামেটের শেষ টাইমে তো হেড লাগছে উপরে এখন আসছে তারপরে ড্যামেজ তো এখানে এটা কনফার্ম দিয়ে দিই তারপরে বাদবাকিটা দেখছি এখানে আমি অলরেডি এটা কনফার্ম করে দিয়েছেন উপরে একটা নক করে রেখেছি তো এখানে এখনও ম্যান থাকার কথা অনেকেই থাকতে পারে কারণ স্কোয়াড রেখেছে ড্রোনে পুরাটাই তো এখানে দেখো অলরেডি আরেকটা দেখা দিয়েছে ওর বাবা <laughs> মানে ফার্স্ট টাইমে ও ভাই ওয়ান পান্না ওই সরি ওয়ান ভাই দুটো লাগলে তো শেষ হয়ে যাওয়ার কথা এখন ওরে ইনভেন্টটা ভাবছিল যে আমি গেলে মারবে আরে এটা কি আরে হারামি রে ভাই তুমি আমার কিল চুরি করছো আমি দেখ ফ্যাট করতে ব্যস্ত তুমি কিল চুরি করছো আসো ভাই খেলা আমি আগথেনে বুঝি মানে খেলি তো আগথেনে তোমাদের কেমন কি খেলা সবই জানি সেজন্য আমাদের সাথে মানে ভাব মেরে কোনো ভাব নেই হ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটা মুরগি আসছে চট আমরা বড় সাথে মারি কারণ আমি কারণ প্রো প্লেয়ার না সেজন্য বড় সাথে আসছি কোনো ব্যাপার না তো ওরে ভাই সাপ আরও জোরে দৌড়াই এই সাইড এই ডবল ডোর থেকে মারছ তোমাদেরকে পরে দেখছি ভাই আগে এই সাইডে বাড়িতে ম্যান ছিল মনে যত সম্ভব এখানে ম্যান ছিল উপরে এটা উপরে ফাড়ি গেছে ও বাইসি এলো কোনো ব্যাপার না আপনাকে টায়ার দিয়ে উপরে জাম করে উঠবো তাছাড়া তো সামনে দিয়ে গেলে এখন কই দাঁড়িয়ে আছে এখানে কি আছে এ ভাই দেখছো এখানে আছে এটা হারামে আছে আমার এখনো দেখে নাই তো চলো হেড লাগে নক হয়েছে অলরেডি মেরে দিয়েছে কোনো ব্যাপার না তুমি আসলে অনেক প্রচুর ব্যাস পুরো স্কোয়াডে খুব মারছো অ্যান্ড এই সাইডটায় কেউ এখন ওই বাড়িতে ফায়ার করছে রে তো আমার এখানে এখন থার্ড কথা এখানে আমি আসতে দেখ শুনলাম একটা চলে আসতো তো হেডসেট নক হয়ে আছে এটা আমাকে মেডিটা করে নিন কারণ এখানে আরও আছে মানে এটারে দুই তিনটা সাউন্ড শুনলাম তো আমি আগে ওই পাশটা যাওয়ার চেষ্টা করবো দেখা যাক এই পাশটা দাঁড় পাই কিনা আর এই ডান হাতে জন্য ভাই পাই ভাই দুটো হলো আসলে তো আর কেটা নক হলো কিছু বললাম না লাস্ট এন্ড আসলে তো শেষ তো অ্যান্ড ডবল ডোর গুলার আজকে দেখতে আসলাম তো অতদিন ফাইট করার পরে এখনও ডবল ডোর গুলি করছই চলে একটা গ্রেনেড দিয়ে দিই আগে কেন ডবল ডোরে প্রচুর মান থাকতে পারে তো ওই দেখো এক গ্রেনেডে দুটো নেব অলরেডি অ্যান্ড আরও কে আছে স্কোয়াডে মানে এখনও থাকার কথা একটা আছে দেখো তো চলো এটা কেমনে পারছি আরে আরে হেডে লাগলো না তো চলো বডিতে গেছে তো দুটা নখে আছে দেখছো নখে পড়ে আছে তো এদের তো ইমোট দিতে হবে মানে একসাথে দুটো নখে আছে তো দিতে হবে তো আমাদের এগুলো কনফার্ম করেছে তো চলো এই সেই মুহূর্ত যেখানে আমি মানে ফার্স্টে দিয়ে রাখছিলাম যেখানে আমি নখ হয়ে যাই তো ওইখানে ভালো করে দেখো যে আমি আসলে নখ হবো দুটো নখ যাবে টয়লেট একটা নক করে দিয়েছে এখানে আর নিচে দেখতে পাচ্ছিল আরও দুটো কি তিনটা ছিল মানে এই যে পুলিশ স্কোয়াডটা নিচে ছিল বডি শট ভাই যতগুলো বডি শট দেখে কেন নখার কথা কিন্তু ব্যাপার নয় সাইড একটা আছে তার ওর পিছনে মানে আরও একটা আছে ওর পিছনে আরও একটা আরে সি এটা তো ড্যামেজ থাকছে মরছে না সহজে তো এ রে ভাই মানে এখানে ওই দেখো পিসটাই আমার মারছে মানে এটার নখ দিয়েছে ওটারও আমার নখ দিয়ে দিয়েছে তো আমার উপরে আমার একটা টিমমেট আছে জলদি আসো ভাই তাড়াতাড়ি এসে রিভাইভ করো আর ওয়াল উঠাও তো চলো এখানে কিন্তু রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড দেখতে পাচ্ছ ওখানে ওকে রিভাইভ দিয়ে দিচ্ছে তো কোনো ব্যাপার না আমরা মেরে দেবো আরামসে তো একটা পালার কাছে নক গ্রেনেটে কনফার্ম হয়ে গেছে অলরেডি আর একটা থাকার কথা হেড প্রায় আর সি মানে রেড ডোরটা পায়ে হ্যাঁ, ধরছে তাহলে কেমনে হেড লাগবে বলো একটা হেড কত লাগলো ঠিক বুঝলাম না ওকে কনফার্ম এদের পুরো স্কোরটাই শেষ এখানে হ্যাঁ, হ্যাঁ, আমাদের উপর একটা নক দিয়েছে ওটা দেওয়াতেই তো এই সাইডে দেখতে পাচ্ছ একটা মানে ওই সাইড থেকে কনফিউজ রেখে আমি পিছনে এসে মেরে দিয়েছে মানে ওই তো আমার ওগুলো দেখছে সেরকম একটা মানে আমাদের দিয়ে দিলাম ও হো পেয়ে গেছে নেম ফেলান আরে ভাই কে মানে শুধু শুধু মার খাওয়ার জন্য তুমি আমাকে নক দিলা কি আর করার তো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অনেকে ফ্যাট চলছিল না চলছে তো আরে তার ভিতরে কি ওয়ার্ল্ড কাপটা কই থেকে মারছে কিছু বুঝছে না চলো কনফার্ম যাবে আরে লেও ভাই কইখানে কই কিল পাচ্ছিলাম মানে কিছুই বুঝলাম না একটারে নক দিলাম দুইটা কিল পাইলাম ইনেমি কয়টা ছিল এখানে মানে দুই স্কোয়ার ফ্যাট চলছিল ওখান থেকে আমি কিল পেয়ে গেছি তো এখনো থাকার কথা দু একটা দেখো একটু কম হয়ে আছে কম ভাই কম তো শেষ কমটা অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমাদের লাস্ট লাস্ট ওয়ান ইনেমি বেঁচে আছে সে এখানেই আছে তো আমাদের পুরো স্কোয়াডে আসছে ও ভাই একটা নক করে দিয়েছে অলরেডি গ্রেনেডগুলো কীভাবে আসছে দেখো তো এটাতে আরে কনফার্ম যেতেছে আমাদের তো চলো স্কোয়াডের কিলটা তো পাইছে তুমি হ্যাঁ, খতম তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবে দেখা গুড বাই